আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার অবৈধ স্থাপনা উচ্ছেদে কক্সবাজারের বাঁকখালী নদীর কস্তুরাঘাট পয়েন্টে আজ দ্বিতীয় দিনেও অভিযান পরিচালনা করছে প্রশাসনের যৌথ টিম উচ্চ আদালতের নির্দেশে আজ সকালে নদীর কস্তুরাঘাট অংশে আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী আজও সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে এ অভিযান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী নদী দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে প্রথম দিনে ছোট বড় প্রায় দুইশো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে দ্বিতীয় দিনেও উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে সম্পূর্ণ দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে পর্যায়ক্রমে নদীতে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে যৌথ অভিযানে জেলা প্রশাসনের সঙ্গে অংশ নিয়েছে পুলিশ র্যাব বিজিবি আনসার পরিবেশ অধিদপ্তর বন বিভাগ বিআইডব্লিউটিএ সহ বিভিন্ন দপ্তর মহেশখালী উপজেলার তথ্য কেন্দ্রের উদ্যোক্তাদের নিয়ে জুম মিটিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে আজ বিকেলে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন এতে উদ্যোক্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উঠান বৈঠকে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ে ধারণা দেয়া হয় দু হাজার বাইশ তেইশ ইংরেজি সালের রাজস্ব কৃষি প্রণোদনার আওতায় বাড়ি সরিষা ষোলো জাতের প্রদর্শনী সরিষা কর্তন আজ চকরিয়া উপজেলার পালাকাটা ব্লকে অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে সরিষা কর্তন অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সরিষা কর্তন মাড়াই বীজ বাছাই অপচয় রোধ তৈল উৎপাদন প্রক্রিয়া ও বাজারজাতকরণ করে আর্থিকভাবে লাভবান হতে পারার কৌশল বিষয়ে অংশগ্রহণ অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ধারণা দেওয়া হয়েছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের র্যাব পনেরো ও আট এপিবিএন যৌথ অভিযান চালিয়ে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে গতকাল ক্যাম্প আট ইস্ট ও ক্যাম্প নয় এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন আট নম্বর ক্যাম্পের ইস্ট আটত্রিশ বাই বি ব্লকের মৃত সালে আহমেদের ছেলে ফাইজুল ইসলাম ও উনিশ নম্বর ক্যাম্পের তেরো বাই এ ব্লকের আবু বকর সিদ্দিকের ছেলে ইব্রাহিম র্যাব পনেরো এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানান আটককৃতরা সশস্ত্র রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপের সদস্য এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী টেকনাফ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দুই মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক কর্মশালা গতকাল শেষ হয়েছে এ উপলক্ষে আজ সকালে টেকনাফ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহের আক্তার মিলি উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে দেশে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও কম্পিউটার বিতরণ করা হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আকাশ শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তেরো মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঙ্খালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সন্ধ্যা সাতটা সাত মিনিটে চলবে রাত দুটা পঁচিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত দুটা পঁচিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে আগামীকাল সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে চলবে দুপুর একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্স